ফসলগুলো সব নষ্ট করে দিল অনেক গবাদি পশু মারা গেছে অনেক বাড়িঘর বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দর্শক আপনারা সকলে অবগত রয়েছেন বাংলাদেশের একটি ভাইরাল টপিকস বাংলাদেশের একটি পরিচিত মুখ কুখ্যাত নেতা হিসাবে আমরা যাকে চিনি টাকলা শব্দটা এখন বাংলাদেশে বর্তমানে ভাইরাল টাকলা মন্ত্রী নামে যে ভাইরাল টপিক্সটি এখন আমাদের চোখের সামনে সোশ্যাল মিডিয়ার স্ক্রিন টানলে আমরা দেখতে পাই যে টাকলা টাকলা টাকলা টাকলা জিনিসটা কি আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না তার মানে তার মাথার চুল নেই এটাই তো বুঝতে পারলাম এই টাকলার কিছু অপকর্মের কারণে আমরা দেখতে পাচ্ছি যে টাকলা কিছু অপকর্মের কারণে টাকলাকে এমন পরিমাণে বাঁশ দেওয়া হয়েছে এত লম্বা বাঁশ দেওয়া হয়েছে শেষ পর্যন্ত এখনও টাকলা উল্টাপাল্টা মাতলামি করছে প্রিয় দর্শক আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে আমি কিছু ভিডিও ক্লিপ দেখাবো এই ভিডিও ক্লিপ দেখে আপনারা বুঝতে পারবেন যে টাকলা আসলে কি পেতে চায় টাকলা আসলে কি পেতে চায় এ ধরনের মাতলামি করার মূল উদ্দেশ্যটা কি ওই ব্যারিস্টার তালুকদার গোষ্ঠী ছিল রাজাকার একাত্তরের মহান মুক্তি সংগ্রামে এই সালাম তালুকদারের বাপ রিয়াজ তালুকদার শান্তি কমিটির চেয়ারম্যান ছিল সরিষাবাড়ি থানার ইয়াস রাজাগারের বাচ্চা আমি আমি সেই তালুকদার গোষ্ঠীরে মাটিতে মিশাই দিছি দুইবার জাতীয় নির্বাচন করছি ওর ভাতিজা শামীম তালুকদার জামালপুর জেলা বিএনপির সভাপতি দুইবারই বিপুল ভোটে পরাজিত হয়েছে যতবার বিএনপি জামাত আওয়ামী লীগ নৌকার সাথে নির্বাচন করতে আসবে ডাক্তার মুরাদের সাথে বিপুল ভোটে পরাজিত হবে ঠিক না ঠিক জয় বাংলা হয় নাই তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক দীর্ঘজীবী বলা যাবে না চিরজীবী হোক অনেকে টাকলা ভিডিওর মধ্যে আমার অনেকগুলো ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করে জানালো যে ভাবছিলাম তো টাকলা পুরোই ইমানদার বান্দা আসলে তো ছিল এর টাকলার ভাইরাল হওয়ার ধান্দা আসলে ঠিক তেমনই টাকলা চেয়েছিল যে উল্টা পাল্টা মাতলামি করে সে নিজেকে ভাইরাল করার আমরা যতটুকু বুঝতে পেরেছি বা টাকলার পরিস্থিতি অনুযায়ী আমরা যতটুকু দেখেছি তোর পাতিয়া আমি থাম থাম তোর বিয়ে না দিয়ে আমি বিয়েই করব না এই বন্ধু তোর বার নিয়ে আমি যাবো কিছু জায়গা রয়েছে অনেক নিচু সুতরাং যখন আমরা দেখতে পাই যে তিস্তা নদীর এই ব্যারেজগুলি খুলে দেওয়া হয় তখনই আমাদের বাংলাদেশের এই সমস্ত জায়গাগুলির প্রতি খুবই পেশার সৃষ্টি হয় তো আমরা বলতে চাচ্ছি যে এই তিস্তা নদীর এই প্রবলেম কিন্তু আজকে কালকে থেকে শুরু না এটা বিগত কয়েক বছর ধরে শুরু কয়েক বছর না এই সরকার ক্ষমতায় আসার আগে থেকে এই সমস্যাটা শুরু কিন্তু এখন পর্যন্ত এই প্রবলেমটি সলভ হয় নাই দর্শক আদৌ কি সলভ হবে কিনা এই প্রবলেমটি এখন পর্যন্ত অনেকের মতবিভেদ রয়েছে আমি বলতে চাচ্ছি যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থা এই তিস্তা নদীর যে ব্যারেজগুলি যদি বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশের যে পরিমাণ ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে এটা থামিয়ে রাখা সম্ভব হবে না বর্তমানে বর্তমানে আমাদের উত্তরবঙ্গে যে বন্যা হচ্ছে এই বন্যাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ না বলে যদি বলি যে এটা ভারতের একটা সন্ত্রাসী কার্যক্রম তাহলে কি ভুল হবে যেখানে ইচ্ছাকৃতভাবে পানির স্তর উঁচু করে পানির ফোর্স বাড়িয়ে আমাদের বাংলাদেশের দিকে সমস্ত বাঁধের গেট খুলে দেয় সেটাকে সন্ত্রাসী কার্যক্রম ছাড়া কিছুই বলা যায় না পানির যে উচ্চতা হয়েছিল সে উচ্চতা হওয়ার আগেই তারা বাঁধ ছাড়েনি কেন ছাড়েনি আমি প্রশ্ন করছি এরা সারা বছর ধরে পানি জমিয়ে রেখে পানির স্তর উঁচু করে উঁচু করে এই পানির স্তর উঁচু করে তারা এখান থেকে পানি তাদের অন্য রাজ্যে নদী বানিয়ে সেখানে প্রবাহিত করে সেখানে কৃষিকাজ চালায় আর আমাদের এখানে মরুভূমি বানিয়ে দিচ্ছে আমি বলতে চাচ্ছি ভারত আমাদের আন্তর্জাতিক যে নদী তিস্তা নদী এই তিস্তা নদীর উপরে বাদ দেওয়ার অধিকার রাখে কি না আন্তর্জাতিক নদীর প্রবাহ বন্ধ করার অধিকার আছে কি না এবং নদীর গতিপথ পরিবর্তন করার অধিকার আছে কি না কৃত্রিমভাবে নদীর পানি অন্যত্র সরিয়ে নেওয়ার অধিকার আছে কি না এই যে তারা পানি জমিয়ে রেখে রেখে পানির স্তর উঁচু করে আমাদেরকে মরুভূমি বানিয়ে দিল এবং যখন বর্ষাকাল আসলো এই উঁচু পানির সঙ্গে আরও পানি জমিয়ে একসঙ্গে ছাড়িয়ে দিয়ে আমাদের এই বর্ষাকালে যে ফসল হতো সেই ভাঙচুর হয়েছে রাস্তাঘাট নষ্ট হয়েছে মানুষেরও মৃত্যু হবে ক্ষুধাই তাহলে এই যে মৃত্যু হচ্ছে এইটাকে কি আপনারা প্রাকৃতিক দুর্যোগ বলবেন এইটাকে কি আমরা প্রাকৃতিক দুর্যোগ বলতে পারি এইটা কোনোভাবেই প্রাকৃতিক দুর্যোগ নয় এটা ভারতের জল সন্ত্রাসী কার্যক্রম যে জল সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে তারা আমাদেরকে এই অঞ্চলকে মরুভূমি বানাচ্ছে এবং এই অঞ্চলকে বন্যায় ভাসিয়ে দিচ্ছে উদ্দেশ্য প্রণোদিত হবে বাংলাদেশের দুইটা ফসলের সিজনে দুইভাবে তারা ধ্বংস করছে ক্ষতি করছে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই আপনি কিসের জন্য বাংলাদেশের সরকার আমাদের পুরা উত্তর অঞ্চলকে ধ্বংস করে দিচ্ছে উত্তর অঞ্চলের কৃষিকে ধ্বংস করে দিচ্ছে আর আপনি চুপ করে আছেন আপনার মুখ থেকে একটা কথা শুনতে পারি না আবার আমরা এবং লজ্জা হয় আপনি যখন বলেন যে আমরা পানি না পেলাম বিদ্যুৎ তো পেয়েছি বাংলাদেশে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো পূর্ণাঙ্গ রূপে ব্যবহৃত হয় না ব্যবহৃত হয় না অধিকাংশ বিদ্যুৎ অনুৎপাদিত থাকে কেন ভারত থেকে বিদ্যুৎ নিতে হবে সেই বিদ্যুৎ নিয়ে আপনি গর্ব করেন কি হবে আপনার লজ্জা করে না আপনার লজ্জা করে না আপনি তিস্তা চুক্তির সমাধান করতে পারছেন না দোষ দেন মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির দোষ দেন ভারতের সংবিধানের কথা শোনেন ভারত কেন্দ্রীয় সরকার যে কোনো প্রতিবেশী দেশের সঙ্গে চুক্তি করতে পারবে রাজ্য সরকারের অনুমতি ছাড়া ভালো করে শোনেন ভারতের কেন্দ্রীয় সরকার প্রতিবেশী যে কোনো দেশের সঙ্গে চুক্তি করতে পারবে রাজ্য সরকারের অনুমতি ছাড়া তাহলে এই তিস্তা চুক্তি কেন করতে পারছেন না আপনি আপনার ব্যর্থতা মমতা ব্যানার্জির ওপর কেন ঝেড়ে দিচ্ছেন এই প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি করছি এই যে আমাদের তিস্তা নদীর উপরে যে বাদ দিল বিভিন্ন আন্তর্জাতিক নদীর উপরে বাদ দিলে গতিপথ পরিবর্তন করলে আন্তর্জাতিক নদী আইনে মামলা করা যায় আমি শেখ হাসিনাকে বলতে যাচ্ছি বারো বছর ধরে ক্ষমতায় আছেন আপনি কোনো মামলার উদ্যোগ নিয়েছেন কি না আপনি কি এদেশের মানুষের সরকার এদেশের মানুষের সরকার উত্তর অঞ্চলে কতগুলো মানুষ কতগুলো জেলা রয়েছে সেই জেলাগুলো বারবার প্লাবিত হচ্ছে খরায় মরে যাচ্ছে এখানে কৃষকদেরকে কবর দেওয়া হয়েছে কৃষকদেরকে কবর দেওয়া হয়েছে এই যে দুর্ঘটনা এই যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এই যে কৃষির বিরুদ্ধে ষড়যন্ত্র আপনার সরকারের ভূমিকা কি আপনি ফেনী নদীর পানি পানি দিয়ে দিলেন আবরারকে হত্যা করলো আপনার সন্তানেরা আপনার ছাত্রলীগ হত্যা করেছে আবরারকে এখনো বিচার হয় নাই উপকূলে ভারতের রাডার বসানোর অনুমতি দিয়েছেন আমাদের কনসার্ন সারা আপনি যে ভারতের সঙ্গে ফেনী নদীর চুক্তি করলেন ভারতের সঙ্গে ফেনী নদীর চুক্তি করলেন দিয়ে দিলেন আপনার মাথায় কি এই বুদ্ধি নাই যে তিস্তা চুক্তির মতো একটা যৌক্তিক দাবি তুলতে হবে কেন তুললেন না কেন তুললেন না এবং ফেনী নদীর পানি দিয়েছেন এর আগে কেন সংসদে আলোচনা করলেন না এটা তো আপনার দলীয় বিষয় নয় যা আপনার দলকে ক্ষমতা থাকার জন্য ভারতকে দিতে হবে বাংলাদেশের সম্পদ যদি দিতে হয় সংসদে আলোচনা করতে হবে ডিবেট করতে হবে আপনার দলের নেতাকর্মীরাই সেখানে ডিবেট করত বিরোধী দলের সেখানে জায়গা নাই আমরা জানি কিন্তু কেন ডিবেট করলেন না কেন চুক্তি হওয়ার পরে সংবাদপত্রের মাধ্যমে আমরা জানলাম কেন জানলাম কেন উপকূলে আপনি রাডার বসানোর অনুমতি দিয়েছিলেন আপনি যদি দেন আপনি সামরিক চুক্তি করেন আপনি ট্রানজিট দেন আপনি সীমান্ত হাট করে বাংলাদেশের সীমান্তগুলোতে আপনি ভারতীয় পণ্যে সয়লাভ করে দিচ্ছেন তাহলে একটা তিস্তা চুক্তি কেন করতে পারছেন না এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি আপনি কি চান তিস্তা চুক্তি না হোক আমাদের উত্তরের মানুষগুলোর কি দুর্দশা উত্তরের রাস্তাঘাটগুলোর কি বেহাল অবস্থা কোনো গুরুত্ব নেই আপনার কোনো গুরুত্ব নাই আপনি কি এদেশের মানুষের সরকার জনমানুষের সরকার না ভারতের প্রতিনিধিত্ব করছেন আমাদের সন্দেহ হয় আমাদের সন্দেহ হয় একটা দেশ বন্ধুরাষ্ট্র হিসেবে আপনি পরিচয় দিচ্ছেন যে ভারত নাকি বন্ধুরাষ্ট্র বাংলাদেশ ছাড়া ভারতের আর কে বন্ধুরাষ্ট্র আছে ভারতের পাশে চীন ভারতের বন্ধুরাষ্ট্র নয় ভারতের পাশে পাকিস্তান বন্ধুরাষ্ট্র নয় আফগানিস্তান বন্ধুরাষ্ট্র নয় ভারতের একমাত্র বন্ধুরাষ্ট্র হলো বাংলাদেশ আপনাদের ভাষ্য মতে বাংলাদেশ যদি বন্ধুরাষ্ট্র হয় তাহলে এইভাবে জল সন্ত্রাস করতে পারে আমাদের তিস্তা নদীতে এভাবে বাদ দিতে পারে এবং বাদ দিয়ে পানি আটকিয়ে পানির স্রোত বাড়িয়ে পানির ফোর্স বাড়িয়ে পুরা ধসিয়ে দিচ্ছে আমাদের বাংলাদেশকে এটা কি করতে পারে এটা কি বন্ধুত্বের নমুনা এটা কেমন বন্ধুত্ব করলেন আপনি ক্ষমতা পাকাভোক্ত করার জন্য যে বন্ধুত্ব করেছেন এই বন্ধুত্বকে আমরা পিসা মারি আপনার বন্ধুত্ব আমার দেখার টাইম নাই আমার বাংলাদেশের মানুষ কতটুকু পাচ্ছে এটা আমার দেখতে হবে আজকে যখন থেকে আমার বুদ্ধি হয়েছে তখন থেকে আমরা দেখে আসছি যে ভারতের সঙ্গে এই আপনার বন্ধুত্ব যেখানে সীমান্ত হত্যা হয় আপনার কোনো বক্তব্য আমরা কোনো দিন শুনি নাই কোনো দিন ভারতকে বলতে শুনি নাই সীমান্তে একটা মানুষ হত্যা করলে আমরা দুইটা মানুষ হত্যা করব। সীমান্তে একটা মানুষ হত্যা করলে আমরা আরেকটা মানুষ হত্যা করব। কখনো বলি নাই সীমান্তে মানুষ হত্যা করলে প্রতিরোধ করবেন এইটাও বলেন নাই বরং আপনার মন্ত্রী এমপিরা এদেশের মানুষকে গরু চোর পাচারকারী বিভিন্ন তোকমা দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন তোকমা দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের সীমান্তে আমরা কি মাদক কারখানা স্থাপন করেছি না ভারত স্থাপন করেছে কে স্থাপন করেছে সীমান্তের বিভিন্ন অঞ্চলে মাদক কারখানা দিয়ে সেই মাদকগুলো বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে আপনার কোনোদিন বক্তব্য শুনেছি কোনোদিন বক্তব্য শুনেছি কেন শুনি নাই আপনি এদেশের মানুষের সরকার নয় এদেশের মানুষের সরকার নয় কার ইশারায় চলছেন কেন চলছেন আমরা কিচ্ছু বুঝি না আমরা কিচ্ছু বুঝি না এখানে বাংলাদেশে এমন একটা অবস্থা করেছেন যে দেশের সমুদ্র বন্দরে আগে ভারতের মাল খালাস হয় তারপরে বাংলাদেশের মাল খালাস হয় আপনি কি এদেশের সরকার এদেশের মানুষের প্রতিনিধিত্ব করছেন এই প্রশ্নগুলো আপনাকে আমি করতে পারি করতে ভয় হয় তারপরেও এই প্রশ্নগুলো করতে হচ্ছে করতে হচ্ছে আজকে ভারতের সঙ্গে বন্ধুত্বের কথা বলছেন কিন্তু আমার সীমান্তে মানুষ হত্যা করছেন কিন্তু আমরা পানি পাচ্ছি না আবার পানিতে ডুবাই দেওয়া হচ্ছে স্পষ্টভাবে উত্তরবঙ্গের মানুষ কৃষি নির্ভর সেই কৃষি নির্ভর মানুষের অর্থনীতি ধ্বংস করার জন্য আপনার এই ভারত আপনার বন্ধু ভারত একবার বন্যা দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে আর অন্য সময় খরা দিয়ে আমাদেরকে মারছে কিন্তু আপনার কোনো অনুভূতি নাই এই উত্তর অঞ্চলেতে আপনি শিল্পাঞ্চলে গড়ে তুলতে পারেন নাই উত্তর অঞ্চলে রাস্তাঘাট ডেভেলপ করতে পারেন নাই কেন কেন এই অঞ্চলের মানুষ কি বাংলাদেশের অন্তর্ভুক্ত নয় এই অঞ্চলের মানুষ কি বাংলাদেশের অন্তর্ভুক্ত নয় আপনার ভারতের সঙ্গে এত পীড়িত এত প্রেম এত বন্ধুত্ব এত আপনার আত্মীয়তা তাহলে কেন তিস্তা চুক্তি করতে পারছেন না কেন আপনাকে বলতে হচ্ছে যে পানি পাই নাই তো বিদ্যুৎ তো পেয়েছি তো পানি পাই নাই বিদ্যুৎ তো পেয়েছি বলেছিলেন এখন তো পানি দিয়ে ভাসিয়ে দিচ্ছে এখন আপনি কি করবেন এখন আপনি কি করবেন এটা কেমন বন্ধুত্ব ভারতের সঙ্গে করলেন যে আপনি চীন থেকে ভারতের সীমান্ত ব্যবহার করে মালামাল নিয়ে আসতে পারেন না এটা কেমন বন্ধুত্ব করলেন নেপালে বাংলাদেশের মালামাল রপ্তানি করতে পারেন না ভারতের রুট ব্যবহার করে কেমন বন্ধুত্ব করলেন এ এক পাক্ষিক বন্ধুত্ব কেন করেছেন আপনার ক্ষমতার হিসাব নিকাশ তো আমরা দায়ী নয় আমরা তো সাফারার হতে পারি না আপনার ক্ষমতায় থাকার জন্য ভারতকে প্রয়োজন এই জন্য তো আপনি আমাদেরকে সাফারার করতে পারেন না আমাদেরকে তো ক্ষতি করতে পারেন না এই জায়গাগুলো আপনাদের স্পষ্ট করতে হবে যদি বাংলাদেশের রাজনীতি করতে চান বাংলাদেশের মানুষের রাজনীতি যদি করতে চান তাহলে এই হিসাবগুলো করতে হবে শুধু মুক্তিযুদ্ধের বুল তুলে বাংলাদেশের মানুষের স্বার্থ বিরোধী কাজ করে আপনারা বেশি দিন টিকতে পারবেন না আপনারা বেশি দিন টিকতে পারবেন না বছর বছর নির্বাচন আসে আর মুরার টাকলাদেরকে দিয়ে আপনারা উস্কায় দিয়ে দিয়ে দেন বিভিন্ন ধর্মীয় ইস্যুতে আপনারা আইসিটি আইন দিয়ে মানুষকে দমন করার আগে এই মুরার টাকলাকে আপনারা সামলান সামলান এই সকল বেফাস মন্তব্য করে যে সকল মন্ত্রী এমপি তাদেরকে সামলান তাদেরকে বুঝান দেশের মানুষের জন্য কথা বলতে দেশের জন্য কথা বলতে নিপীড়িত মানুষের জন্য কথা বলতে বলেন বলেন আপনারা সব সময় বিএনপি এবং জামাত এবং অন্যান্য বিরোধী সংগঠনের দোষ দেন কেন দোষ দেন কেন দোষ দেন তারা তো ক্ষমতায় নাই তারা তো দুর্বল হয়ে গেছে তাদেরকে মামলা হামলা দিয়ে দমন নিপীড়ন করে দুর্বল করে ফেলেছেন তারা আর কি করবে যা কিছু ঘটায় আপনারা আওয়ামী লীগের নেতারা স্পষ্টভাবে প্রমাণ হয়েছে নাসিরনগরে আপনারা আওয়ামী লীগের নেতারা হামলা করেছিল সেই সুনামগঞ্জের সাল্লায় আপনারা আওয়ামী লীগের নেতা জড়িত জড়িত সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার জন্য আপনারা জড়িত আপনারা এগুলো করে এখানে বিএনপি জামাত সহ অন্যান্য বিরোধী দলকে আপনারা আপনারা এগুলো ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন সুস্থ রাজনীতি মাথার মধ্যে নাই মাথার মধ্যে বুদ্ধি নাই ঘিলু নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর এখানে জামাত বিএনপি দোষ দিচ্ছেন দোষ দিচ্ছেন ক্ষমতায় তো আপনারা জামাত বিএনপি কোথায় কোনো অপরাধ করছে ধরে শাস্তি দেন দেন এভাবে বারবার অজুহাত দেখেন কেন আপনাদের কাজ কি কেন ক্ষমতায় আছেন এক তিস্তা চুক্তির কথা বলতে পারছেন না এই অঞ্চলের মানুষের অবস্থা কি মানুষের জ্যান্দ দাফন হচ্ছে এখানে জীবিত মানুষের দাফন হচ্ছে এখানে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা প্রিয় বন্ধুরা আজকে অবস্থা দেখেন কি করছে কতটুকু করছে বন্ধুত্বের নাম দিয়ে সীমান্তে মানুষ হত্যা হয় বন্ধুত্বের নাম দিয়ে বন্যায় ভাসিয়ে দেয় বন্ধুত্বের নাম দিয়ে আমাদের খরায় মরুভূমি বানিয়ে দিচ্ছে আজকে আমরা বাঁচবো কিভাবে এই দেশটা চলছে কিভাবে আপনারাই সিদ্ধান্ত নেন প্রিয় দর্শক আমি তিস্তা নদী সম্পর্কে আমার চ্যানেলে আরেকটি ভিডিও আপলোড করেছি ওখানে তিস্তা নদীর কয়েকটি ভিডিও ক্লিপস দেখিয়েছি যে মানুষের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দর্শক আমি আরও বলতে চাচ্ছি যে বাংলাদেশে বর্তমান আরেকটি টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলামকে ভাব দেওয়ার নিনজা টেকনিক প্রয়োগ করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তারা ওই টেকনিকে সফল হতে পারেনি কিন্তু রাস্তায় রাস্তায় দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আন্দোলন শুরু করতে যাচ্ছে বামপন্থী যারা রয়েছে তারা প্রিয় দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন যে আদৌ কি তারা এই আন্দোলনে সফল হবে কি না বাংলাদেশে যে এই আন্দোলনের ঢাক দিয়েছে তারা তারা যে অযৌক্তিক একটি কথা বলে যে রাস্তায় নেমেছে যে রাষ্ট্রধর্ম ইসলাম ভাত দেওয়ার জন্য পার্লামেন্টে কথা তুলবে রাষ্ট্রধর্ম ইসলামকে ভাব দেবে এ ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত হচ্ছে আদৌ কি এটাকে সম্ভব কিনা তাদের দ্বারাই দর্শক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি দেখতে পাচ্ছি যে শাহবাগ চত্বরে রাষ্ট্রধর্ম ইসলামকে ভাত দেওয়ার লক্ষ্যে এক বিশাল বামপন্থীরা মিছিল নিয়ে গণ আন্দোলন শুরু করছে দর্শক আপনারা সকলে অবগত রয়েছেন যে আমাদের টাকলা মন্ত্রী এই রাষ্ট্রধর্ম ইসলামকে নিয়ে কথা বলায় যে পরিমাণে ভাঁস খেয়েছে এখন ওই রাষ্ট্র রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার লক্ষ্যে কথা বলায় এখান থেকে প্রবলেমটা শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত এই প্রবলেমটা থামেনি যখন এই টাকলা মন্ত্রী বলেছে যে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য উনিই কথা বলবে সংসদে এখান থেকে এই বামপন্থীরা সাহসটুকু পেয়েছে আমরা যতটুকু জানি এখান থেকে এই বামপন্থীরা সাহসটুকু পেয়েছে এখন তাদের সাহস হয়েছে রাস্তায় নামার এর আগে কখনো এদের সাহস হয় নাই প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরও বলতে চাই বাংলাদেশের মধ্যে এই লেবাসধারী কতগুলি শয়তান রয়েছে কিন্তু এই টাকলা মন্ত্রীর কোনো লেবাজি নাই এই টাকলার কোনো লেবাজি নাই কিন্তু এ নিজেকে মুসলমান পরিচয় দিয়ে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত ই কিন্তু কিছু কিছু লোক সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে এই টাকলা মন্ত্রীকে এমনভাবে জুতাপিটা করেছে যেটা আমার বলতে নিজের কাছে লজ্জা মনে হচ্ছে আমি নিজে লজ্জা বোধ করছি এমনভাবে তাকে জুতা জুতাপিটা করেছে তার এই অপকর্মের কারণে প্রিয় দর্শক তার এই অপকর্মের কারণে তাকে অপমান করা হয়েছে কিন্তু সে তার নিজের ভিতরে সে যে অপমানিত হয়েছে এটা এখন পর্যন্ত পিল করছে না দর্শক আমরা যতটুকু জানতে পারলাম তার লাইভ দেখে তার চলাফেরা দেখে তার আচরণ দেখে যতটুকু আমরা বুঝতে পারলাম যে সে তার নিজের ভিতরে এতটুকু পিল করছে না দর্শক আমি আরও বলতে চাচ্ছি আরও বলতে চাচ্ছি যে বাংলাদেশে এ সমস্ত কুখ্যাত জালেম যদি থাকে কুখ্যাত জালেমের বাচ্চা যদি এই বাংলাদেশে থাকে তাহলে আমাদের ধর্মের আমাদের ইসলাম ধর্মের অনেক বড় ক্ষয়ক্ষতি হবে বলে আমি মনে করছি কিন্তু আমরা মুসলমানরা যদি সকলে একমত থাকি সকলে যদি একমত থাকে এখনও রয়েছে ভবিষ্যতেও থাকবো এই চিন্তাভাবনা যদি থাকে তাহলে আমি আশা করছি এই টাকলা মন্ত্রী কেন বাংলাদেশে যদি তার চেয়ে যদি আরও হাজার গুণ হাই লেভেলের প্রেসিডেন্টও আসে তাহলে আমি মনে করছি বাংলাদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার সম্ভাবনাও থাকবে না প্রিয় দর্শক আমি আরও বলতে চাই এ টাকলার বাচ্চা টাকলা নিজেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার জন্য নিজের পরিচিতি অর্জন করার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি আগুন লাগিয়ে দিয়েছে দর্শক সেই আগুন এখন পর্যন্ত নিবে নাই এদিকে টাকলার বাচ্চা টাকলা এ কথা বলেছে ধর্ম নিয়ে এ সমস্ত উল্টোপাল্টা কথা বলে নিজেকে ভাইরাল করার চেষ্টা করেছে এবং ধর্মের বিরুদ্ধে সে লেগে আছে অন্যদিকে পূজা পূজাকে কেন্দ্র করে কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে কুমিল্লায় একজন একজন কুখ্যাত ব্যক্তি আমাদের পবিত্র কোরআন শরীফকে যখন মন্দিরে রেখে এসেছে মন্দিরের যে মূর্তির পায়ের উপরে রেখে এসেছে সেই বিষয়টা এখন পর্যন্ত সলভ হয়নি এরই মধ্যে এই টাকলা মন্ত্রী আরেকটি টপিক্স বাংলাদেশের মধ্যে তৈরি করেছে সুতরাং বাংলাদেশে দু তিনটা টপিক্স একসাথ হয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ অবস্থা দর্শক এদিকে আমরা আবার দেখতে পেলাম যে তিস্তা নদীর ভয়াবহ অবস্থা দর্শক সুতরাং আপনাদেরকে এ পর্যন্ত আমি জানিয়ে রাখলাম পরবর্তী আপডেট নিয়ে আবার আসতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন খোদা হাফেজ